マーカーである。এই কারণে তোর নাম পাঁচিলটা চুপাং চুপাং এই চুপাং চুপাং বিবাস এ বিবাস এ বাচ্চু এই ভাই তালা মেরে দিয়ে এই তো হ্যাঁ, হ্যাঁ, নতুন একটা খেলা খেলি চল তাহলে খেলি তাই কি খেলা খেলা যায় বলতো হ্যাঁ, যে হারবে তাকে কিন্তু একটা করে জুতোর বাড়ি অবস্থা আমারই মারটা স্টার্ট করে প্রথমে মারা আমি স্টার্ট করি এবার এদিকে আমি বাড়ি বাবা রে শুরু করো শুরু করো স্টোন পেপার সিজার চলো স্টার্ট করো স্টোন পেপার সিজার এ এই তো ভালো এগুলো ঠিক ভাই আমাকে না এবার তাহলে আমি হ্যাঁ তুই তুই মারে এবার তো মারিস না দেখ ভাই এরকম করিস না দেখ

মেরে গাল একদম লাল এবার তোমাদের বেলা আসবে দাঁড়াও শুরু করো এইবার তোর খবর আছে তাড়াতাড়ি Eh, balik. tuh cangkat gitu aku. Malas tuh, agak nom biji dolar. Ah, macam apa lagi kali? Tuh, pasti. Gimana? Galvan, galvan, galvan, galvan, galvan, galvan. Hey, aku kan bayar ini. Galvan, galvan, galvan. Dex tuh lagi balik. con tidak ya con chết Don't give up, হবে না হবে না আবার আবার আবার মার খাবো তো কেন কেন কেন হবে না কেন হবে না আমার বেলা মেরেছে মনে আছে ভালো তুমি গেলো তুমি কথা কম বলো ফেলো ফেলো স্টোন পেপার সিজার কেমন লাগে এক মরিচিস এক মরিচিস এক মরিচিস এইবারে মারবো মারবো দাঁড়া দাঁড়া মারবো তো দাঁড়া দাঁড়া माता मेरे चोर आज मार बोल आगे आज चलो ना आप